আসান নেকিয়া কিতাবের বাংলা অনুবাদ নেক আমলের সহজ উপায় এর ষষ্ঠ অধ্যায় দুরুদ শরীফ রসুল মকবুল সাল্লাহ আলহিহাসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে এত অগণিত হাদিস রয়েছে যে শুধুমাত্র এই বিষয়ের উপরই বিরাট কলেবরে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করা যেতে পারে ওলামায় কেরামগণের অনেকেই এ বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন আমার প্রভু আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে একজন আগন্তুক এসে আমাকে বললেন যে আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশটি নেকি দান করবেন দশটি সগিরা গোনা মাফ করবেন দশটি দরজা বুলন্দ করবেন নাসাই মুস্তাদে আহমদ হজরত আনাস রাজু তালাহু বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এরশাদ করেছেন কারো সামনে আমার নাম উচ্চারণ করা হলে আমার উপর দরুদ পাঠ করা তার কর্তব্য হয়ে দাঁড়ায় আর আমার উপর যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশ বার রহমত প্রেরণ করবেন নামাজের মধ্যে যে দরুদে ইব্রাহিমী পাঠ করা হয় দরুদের মধ্যে সেটি হচ্ছে শ্রেষ্ঠতম দরুদ আর সংক্ষিপ্ততম দুরুদ হচ্ছে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরেফ বিল্লাহ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই রাহিমাহুল্লাহ রচিত ওসওয়াই রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে করা হচ্ছে দুরুদ ও সালাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা অর্থাৎ হে মুমিনগণ তোমরা রসুলের প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করো রাসুল করিম সাল্লাম আলহিহাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি আমার কবরের কাছে দুরুদ পাঠ করে আমি তার দুরুদ নিজে শুনি আর যে দূরে অবস্থান করে দুরুদ পাঠ করে তার দুরুদ আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয় অর্থাৎ ফেরেস্তাগণের মাধ্যমে সোয়াবুল ইমান নাসাই মুসনাদে দারেমি আবু দাউদ জাদু রসুল করিম সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কোনো কিতাবে দুরুদ লিপিবদ্ধ করার মাধ্যমে আমার প্রতি দুরুদ প্রেরণ করে যতদিন আমার নাম সে কিতাবে থাকবে ততদিন ফেরেস্তাগণ তার প্রতি দুরুদ প্রেরণ করবে তিব্রানী জুমুয়ার খুদ্বায় রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নাম এলে অথবা খতিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতখানি পাঠ করলে শ্রোতারা মনে মনে জিহ্বা না নাড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিবে দুররে মুখতার দুররে মুখতারে আছে দরুদ পড়ার সময় অঙ্গ নাড়াচাড়া করা ও উচ্চ শব্দে বলা মূর্খতা রসুল্লাহ সাল্লাহ পবিত্র নাম লেখার সময় দুরুদ ও সালাম লিখবে অর্থাৎ সাল্লাহ পূর্ণ লিখবে সংক্ষেপে নয় একই মজলিসে কয়েকবার রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লামের নাম উচ্চারিত হলে ইমাম তাহাবির মধ্যে প্রত্যেকবার উচ্চারণকারী ও শ্রোতাদের উপর দুরুদ শরীফ করা ওয়াজিব কিন্তু ফতোয়া এই যে একবার পড়া ওয়াজিব এবং বেশি পড়া মুস্তাহাব নামাজের শেষ তাসাহুদ ছাড়া অন্যান্য রোপণে দুরুদ পড়া মাকরু উজু ছাড়া দুরুদ পড়া জায়েজ এবং উজু সহ পড়া খুবই উত্তম জাদু সাইদ হাদিসে আছে তোমরা জুমার দিন আমার প্রতি বেশি পরিমাণ দুরুদ পাঠ করো এই দুরুদে ফেরেস্তাগণ উপস্থিত হয় এবং এই দুরুদ আমার সামনে পেশ করা হয় ইবনে মাজা আবু দাউদ দোয়া কবুল হওয়ার জন্য দুরুদ শরীফ শর্ত হজরত ওমর ইবনে খত্তাব রাজু তালু বলেন দোয়া আকাশ ও পৃথিবীর মাঝখানে থেমে যায় উপরে যেতে পারে না যে পর্যন্ত রসুলে পাক সাল্লাহ প্রতি দুরুদ প্রেরণ করা না হয় তিরমিজি মাহারেফ আলী রাজাল্লাহ তালানু থেকেও হাদিসটি বর্ণিত আছে তিব্রানি হাদিস সময়ে দুরুদ ও সালামের ফজিলত এবং বরকত আবু বুরদা ইবনে দিনার রাজাল্লাহ তালাহের রিওয়ায়েতে রাসূল করিম আলাইহি আলাইসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি খাঁটি মনে আমার প্রতি দুরুদ প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি দুরুদ প্রেরণ করেন এর বিনিময়ে তার দশটি স্তর উন্নীত করেন তার হিসাবে দশটি নেকি লেখেন এবং তার দশটি গুণা মিটিয়ে দেন নাসাই মাহারেফ হজরত কাব ইবনে উজরা আনসারি রাজাল্লাহ তালু বর্ণনা করেন যে একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম আমাদেরকে বললেন আমার কাছে এসো আমরা গেলাম তিনি যা বলার ছিল বললেন অতপর তিনি মিম্বরের দিকে যেতে লাগলেন যখন মিম্বরের প্রথম ধাপে পা রাখলেন তখন বললেন আমিন এরপর দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন এমনিভাবে তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন কথাবার্তা শেষ করে তিনি মিম্বর থেকে নেমে এলে আমরা আরজ করলাম ইয়া রসুল আল্লাহ আজ আমরা আপনার কাছে এমন বিষয় শুনেছি যা ইতিপূর্বে কখনো শুনিনি তিনি বললেন যখন আমি মিম্বরে যেতে থাকি তখন ইব্রাহিম আলহিসাল্লাম এসে গেলেন তিনি বললেন এক ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজানুল মোবারক পাওয়া সত্ত্বেও তার মাগ ফেরাতের ফয়সালা হয় না তখন আমি বললাম আমিন এরপর আমি মিম্বরের দ্বিতীয় ধাপে পা রাখলে তিনি বললেন ধ্বংস হোক সেই হতভাগা যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তখনও আপনার প্রতি দূরত প্রেরণ করে না আমি এর উপরও আমিন বললাম এরপর আমি তৃতীয় ধাপে পা রাখলে তিনি বললেন ধ্বংস হোক সেই দুর্বৃত্ত যার সামনে তার পিতামাতা অথবা তাদের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে এবং সে তাদের সেবা যত্ন করে ও তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী না হয় এই কথার উপরও আমি আমিন বললাম তিরমিজি মুস্তাদাকে হাকেম মারেফ হজরত ইবনে মসউদ রাজিয়াল্লাহু তাআলা এর রেওয়ায়েতে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যারা আমার প্রতি দুরুদ প্রেরণ করবে কিয়ামতের দিন তারা আমার অধিক নিকটে থাকবে বাইহাকি তিরমিজি হজরত আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তালাহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ গোনাহ মোচন ও তা থেকে পবিত্র করার ব্যাপারে আগুনকে ঠান্ডা পানি দ্বারা নিভানো অপেক্ষাও অধিক কার্যকর তার প্রতি সালাম প্রেরণ করা গোলাম মুক্ত করা অপেক্ষাও বেশি ফজিলতের ব্যাপার মোট কথা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করা নূর ও বরকতের উৎস এবং যাবতীয় সৎকাজ ও সৌভাগ্যের চাবিকাঠি আধ্যাত্মবিদগণ এ ব্যাপারে অধিক অনুরাগী বিধায় তারা অকল্পনীয় সাফল্য লাভ করার যোগ্য এবং আল্লাহ তালার অফুরন্ত নিয়ামত লাভ করার অধিকারী কোনো কোনো মশায়েক বলেন আধ্যাত্মিক শিক্ষা দীক্ষা দিতে পারেন এমন পীরে কামেল পাওয়া না গেলে মানুষের উচিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দূরত প্রেরণকে অপরিহার্য করে নেয়া এ পথে সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে এ দুরুদ ও সালামি তাকে নবী সাল্লাহ আলহিহাসাল্লামের আদব ও উত্তম চরিত্রগুণ শিক্ষা দেবে এবং সাধনার উচ্চতর স্তরে ও খোদাই নৈকট্যের মঞ্জিলে অধিষ্ঠিত করে দেবে উপরন্তু সৈয়দুল মুসালিনের নৈকট্য দ্বারাও তাকে অভিষিক্ত করে দেবে মাদারিজুন নবুয়ত হজরত তালহা রাজিয়াল্লাহ তালাহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন এমত অবস্থায় আগমন করলেন যে তার চোখে মুখে যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আজ আপনি এত প্রফুল্ল কেন তিনি বললেন জিব্রাইল আলাইসাল্লাম আমার কাছে এসে বললেন হে মোহাম্মদ আল্লাহ তালা বলেন যে আপনার উম্মতের যে কেউ আপনার প্রতি একবারও দুরুদ প্রেরণ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার দুরুদ প্রেরণ করেন এই বিষয়টি কি আমাকে আনন্দিত করে না নাসাই মুসনাদে দারেমি তিরমিজি শরীফে বর্ণিত আছে যে হজরত উবাই ইবনে কাব রাজাল্লাহ তালানু আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার প্রতি দুরুদ প্রেরণ করতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যত ইচ্ছা প্রেরণ করো উবাই বললেন আমার অজিফার এক চতুর্থাংশ প্রেরণ করতে চাই তিনি বললেন যত ইচ্ছা প্রেরণ করো যদি বেশি প্রেরণ করো তবে তা তোমার জন্য উত্তম হবে উবাই বললেন তবে দুই তৃতীয়াংশ তিনি বললেন যত ইচ্ছা বেশি করলে তা তোমার জন্য বেশি ভালো উবাই বললেন তাহলে তো আমি আমার সকল দোয়ার পরিবর্তে কেবল আপনার প্রতি দুরুদি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 ও তার বংশধরের প্রতি দূরত প্রেরণ করুন এবং তাকে আপনার কাছে নৈকট্যশীল ঠিকানায় পৌঁছে দিন বাজার তিরমিজি হজরত জায়েদ ইবনে খারেজা আনসারি রাজু তালানু বলেন আমি রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে আরজ করলাম আপনার প্রতি দূরত কিভাবে প্রেরণ করা হবে তিনি বললেন আমার প্রতি দুরুদ প্রেরণ করো এবং খুব গুরুত্ব সহকারে ও মন লাগিয়ে দোয়া করো এভাবে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অর্থাৎ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও তার বংশধরদের প্রতি রহমত ও বরকত নাজিল করুন যেমন ইব্রাহিম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মহৎ আলহামদুলিল্লাহ সমাপ্ত